এক চামচ জিরের গুঁড়ো হোমমেড গরম মশলা দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন দেব স্বাদ মতো চিকেন মশলা এক চামচ এবার সমস্ত উপকরণের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব মাংসটার গায়ে যেন সমস্ত মশলা খুব ভালোভাবে মেখে যায় পুরো রান্নাটাই কিন্তু এই হাড়ির মধ্যে হবে তাই আমি একবার এই হাড়ির মধ্যেই ম্যারিনেশনটা করে নিয়েছি হাঁড়িটাকে ঢেকে লো মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে রান্না করব কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর দেখো চিকেনের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে পুরো রান্নাটাই কিন্তু চিকেনের জলেই হবে এক্সট্রা কোনো জল কিন্তু এখানে অ্যাড করা যাবে না ভালো করে একটু চিকেনটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও এটাকে ঢেকে রান্না করব লো মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিটের জন্য টোটাল চল্লিশ মিনিট রান্না করার পর তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভির কালারটা সো গাইজ ডেফিনেটলি এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করো এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় লিখে জানিও কেমন হলো রেসিপিটা দেখা হবে নেক্সট ভিডিওতে